এই যে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে প্রাইভেট কারের ইঞ্জিনে পানি ঢুকে গেছে এই যে আরেক দিয়ে রিক্সা ভরে গেছে খুবই ভয়াবহ অবস্থা